গেমে মজা হবে তুই খালি এনিমি দেখ আরে আটকায় গেলাম নাকি তোর কথাই সত্যি হয়ে গেল ফোর স্কোপ লাগছে Enemies mission gave me RG. Enemies, सामने सामने enemies. এই ওয়ালটা ফাটা ওয়ালটা ফাটা নিচে গেছে নিচে গেছে নিচে ওই যে মাথা দেখা যায় ওই যে মাথা দেখা যায় এমন শেষ আমার এমন শেষ Follow me. আরে কই থেকে মারে Follow me. Üf. Huh?